কিছু ভূত আছে সমাজে বুঝছেন কিছু কিছু টিম বের হয় বাংলাদেশে কিছু হলে মিছিল নিয়ে বের হয় বের হয় না এই সমস্ত ভূতগুলো কোথায় গেছে এখন তাদেরকে দেখা যাচ্ছে না সহযোগিতা করুন বলছেও না ধরো কিছু কিছু টিম আছে ভূত আছে এই বদমাসগুলো দরিদ্রদের টাকা আত্মসাত করে খায় খায় না আজকে দরিদ্রদের পাশে যাওয়ার লোক পাওয়া যাচ্ছে না আপনারা সহযোগিতা করবেন আমি বললাম এবং অনুরোধ থাকবে আপনার টাকার যে সহযোগিতা মানুষ দিবে এটার জন্য এক টাকা কসুরপাত না হয় আজকে মনে করছেন এই পানির মধ্যে যাব কি করে পানির মধ্যে নামবো কি করে এই বন্যার মধ্যে যাব কি করে ওই এলাকাতে বন্যায় মানুষ মারা গেছে ছয় দিন যাবৎ নিজের পিতার লাশকে বাপের লাশকে পানিতে ভাসায় রাখছে কবর দিতে পারেনি আর একজন পানির উপরে গলার গাছে মায়ের লাশকে ভাসা দেয় চিরকুটে লিখে দিয়েছে শুকনা জায়গায় আমার মায়ের কবর দিয়ে আপনি এসি রুমে ঘুমাচ্ছেন আর চিন্তা করছেন খুব সুখে আছি এই একটা মানুষের কষ্ট নিয়ে দেখবে অন্যতে কেমন এটা হলো মা মা মারা গিয়ে যেমন কষ্ট পেয়েছে সে মাকে দাফন করতে পারেনি এটা আরো কষ্ট হয়েছে কোথায় দাফন করবে চারিদিকে শুধু পানি আর পানি আপনার মা মরে গেলে আপনাকে সহ্য করতে পারবে না অতএব ওই দিন আমারও আসবে আপনারও আসবে জিনে ধরা রুগী কথা শুনেছেন কখনো জিনে ধরা রুগীর কথা শুনেননি মালাকুল মাউদ যাকে নিক্ষেপ করে জমিনে যাকে উপরে নিয়ে যায় সে তো ভাগ্যবান আর যারা নিক্ষেপ করে ও কি হয় ওই তো ভূত হয় এরা জানেন আপনি একজন রুগীকে জিজ্ঞেস করে জিনে ধরা যে তোর নাম কি আমার নিজের আপু ফুফু জিজ্ঞেস করছে তোর নাম কি এমন একজন ব্যক্তির নাম বলল এলাকার মানুষ তার নাম জানে তুই এখানে কেন আসছিস তো মারা গেছে আজ থেকে আরো ছয় মাস হলো আগে তো যে কোথাও থাকার জায়গায় নাই শুধু পানি আর পানি আল্লাহর কাছে আমার নিজে শোনা কথা কি বুঝতে পারছেন শুধু পানি আর পানি কোনো জায়গায় ঠাই নাই তাই বাঁচার জন্য আমি এখানে আসছি চিন্তা করেন এটা কি আল্লাহ যে তুলনা করেছেন জিনের সাথে কোরআনের মধ্যে সরহজ্জের মধ্যে আমি আশ্চর্য হয়ে গেছি বলছে আমি যখন ছিলাম তোদের এলাকায় তখন পান খেতাম আনন্দে জীবনযাপন করতাম আর এখন আমার থাকার জায়গা নাই ওই যে দরিদ্র মানুষটি শুকনা জায়গা না পাওয়ার কারণে মাকে কবর দিতে পারেনি আর আপনি ফিক ফিক করে হাসছেন নিজের টাকা পয়সা সুখে খাচ্ছেন মরার পরে আপনার স্থানে পানির মধ্যে হতে পারে আপনি কি জানেন পানির মধ্যে আপনার স্থান হতে পারে কোথায় থাকবেন হতে পারে এই কষ্টটা আপনাকে আল্লাহ দিতে পারে অট্টালিকায় মরে গেছে কিন্তু রেখে আসবে কোন জায়গায় মাটির নিচে আসলে কোথায় থাকবেন এটা কেউ জানে না অতএব আপনিও নিজেকে নিয়ে ভাবেন চিন্তা করুন অসহায় মানুষদের পাশে আপনি দাঁড়ানোর চেষ্টা করুন মানুষকে সহযোগিতা করুন মমিন হতে চাইলে দরিদ্র মানুষকে সহযোগিতা করতেই হবে আল্লাহ রব্বুল আলমের আমাদের তৌফিক দান করুন আমি